hello guys welcome back to my channel Azizul official blog তো কেমন আছেন দর্শক বন্ধুরা আবার আমরা চলে আসলাম গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা নিয়ে হাজারো দর্শক আজকে আমাদের এই নৌকা বাইশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি নৌকা ভাগসিংয়ের মতো চলে যাচ্ছে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে দুটি নৌকা আমাদের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের তথ্য দর্শকরা প্রথম হাজারো লোক আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরও অনেক দর্শক বন্ধুরা আমাদের আজকের এই নৌকাবাহী খেলায় উপস্থাপন হয়েছে এবং তারা পাহাড়ের উপর থেকে দেখতেছে আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকা দুটি নৌকা অনেক সুন্দরভাবে আমাদের দিকে এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এখান থেকে দুটি নৌকা ভেজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা সাথে আরেকটি নৌকা লেগে দিছে তো আমরাও দেখতে থাকি আজকে কীরকম আমাদের আজকের নৌকা বাইস প্রতিযোগিতা হয় আমরা দেখতে পাচ্ছি ধন্দিয়া তুপান্তরি এবং পাগলাখালীর পাগলা বাবা খেলা হচ্ছে বাবা বাঘ সিংহের লড়াই হচ্ছে বাবা ধন্দিয়া তুপান্তরি এবং পাগলাখালীর পাগলা বাবা পাগলাখালীর পাগলা বাবা পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি এবং ধুন্দিয়া তুফান তুরি তুফানের মতো ছুটছে এগিয়ে চলছে আমাদের বর্ডারের দিকে এবং অনেক দর্শক বন্ধুরা আজকে আমাদের এই খেলায় কত সুন্দরভাবে আমাদের আমাদের দেখতেছে আমরা দেখতে পাচ্ছি ধন্দিয়া তুফান তরি তুফানের মতো টান দিয়ে বর্ডার ক্রস করতেছে এই মুহূর্তে আমাদের ধন্দিয়া তুফান তরি বর্ডার ক্রস করে ফেলে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাগলাখানির পাগলা বাবা পাগ বাবা টান দিয়ে পারল না ধন্দিয়া তুফান তরির সাথে ধন্দিয়া তুফান তরি তুফানের মতো টান দিয়ে আজকে আমাদের বিজয় লাভ করলো আমরা দেখতে পাচ্ছি পাগলা খানের পাগলা বাবা ধন্দিয়া তুফান্তরির সাথে পারল না ধন্দিয়া তুফান্তরি ফার্স্ট এবং পাগলা খালির পাগলা বাবা সেকেন্ড কারণ সেকেন্ড হয়ে তো কোনো লাভ নাই এই জন্য আমাদের বিজয়ী আজকের ধন্দিয়া তুফান্তরি বিয়ার তুফান কত সুন্দরভাবে বাঘ সিংহের মতো ছুটে আসলো তুফানের মতো ছুটে আসলো আজকে আমাদের এই ঘুমবিয়া তুফান তুলি তুফান তুফান নামটাই শুনলে তুফানের মতো ছুটে আসলো আমাদের ঘুমবিয়া তুফান তুলি এবং পাগলা ছেলের পাগলা বাবা তো পাগলা মোটা দিয়ে পারল না ঘুমবিয়া তুফান তুলির সাথে এবং আমাদের হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ঘুমবিয়া তুফান তুলির খেলা থেকে মুগ্ধ হয়ে গেছে পাচ্ছেন হাজারো দর্শক এপাশেও দেখলেন ওপাশেও দেখছেন হাজারো দর্শক কোটি কোটি দর্শক আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা উপস্থাপন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের হলদিয়া তুফান তৈরি টান দিয়ে আমাদের মাঝে উপস্থাপন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাগলাখালের পাগলা বাবা ভয়েতে ফের পালিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ধরদিয়া তুফান তুমি কত আমাদের সহিত আমাদের মাঝে চলে আসলো এবং এক চাচা দেখি গানের তালে তালে কত সুন্দরভাবে ডান্স করতেছে আমরা দেখতে পাচ্ছি ধরদিয়া তুফান তুমি চিত্র আমাদের মাঝে আজকের বিজয়ী ভুন্ডিয়া তুকান্তরি এবং পাগলাঘাটের পাগলা বাবা পাগলা মোটান দিয়ে পারল না ভুন্ডিয়া তুকান্তরির সাথে তুফান তো তুফানি তুফান তো তুফানি হয় আর পাগলা তো পাগলাই হয় পাগলা মোটান দিয়ে মাতাল হয়ে অন্যদিকে চলে গেছে এবং আমরা আবারও দেখতে পাচ্ছি ভুন্ডিয়া তুকান্তরি আবার একটা ফাঁকা টান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাঘ সিংহের মতো ভুন্ডিয়া তুকান্তরি চলে যাচ্ছে বর্ডার ক্রস করলো দেখতে পাচ্ছি এক চাচা কত সুন্দরভাবে গান করতেছে এবং বইটার সাথে সাথে আজকের খেলাটি কেমন লাগলো হন্দিয়া তুকান্তরি এবং পাগলা খেলির পাগলা বাবা তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওগুলো পেতে আপনাদের কোনো সমস্যা না হয় এই চ্যানেলে শুধু খেলার ভিডিও আসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলাগুলো হয় সেই খেলাগুলো আসবে আমাদের এই চ্যানেলে আজিজুল অফিসিয়াল ব্লগ তো আমরা দেখতে পাচ্ছি ধন্দিয়া তুফান্তরী আমাদের মাঝে আবার উপস্থাপন হয়েছে ফাঁকা টান দিয়ে কত সুন্দরভাবে তারা তুফানের মতো ছুটে এলো আমাদের মাঝে বর্ডার ক্রস করলো আমরা দেখতে পাচ্ছি এক চাচা কত সুন্দরভাবে গানের তাল তাল নাচছে এবং ঝুনঝুনি বাজাচ্ছে চাচা বাহ ক্যাসিন হে কত সুন্দর আপনি ডান্স করেন ও বাবা গান গান বলতেছে চাচা আমরা দেখতে থাকি আজকের এই নৌকা বাইস খেলার গান গানটা আসলে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এক চাচা নিল এ বাবারে উল্টো পড়ে গেছে বাবা চাচা উল্টো পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি গান বলতে বলতে চাচা উল্টো পড়ে গেছে ওই চাচা বসেন তো সামনে থেকে বসেন আচ্ছা চাচা কথা শুনলো না সেজন্য আমি ঘুরে দিলাম কেননা আপনারা দেখতে পাচ্ছেন ধন্দিয়া তুফান কত বড় একটা নাও সেই তুফানের মতো ছুটে আলো আজকে বর্ডার ক্রস করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলায় উপস্থাপনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও কত মা বোন আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বা খেলায় অংশগ্রহণ করেছে তো আমরাও দেখতে থাকি আজকের আমাদের নৌকা বাইস খেলা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি কেমন লাগলো তা তো আগেই বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে লাইক দিয়ে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওগুলো পেতে আপনাদের কোনো সমস্যা না হয় তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ